আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত নিউটেক বাংলা টেকনোলজির পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজ নতুন পর্বে দেখাবো কিভাবে চার ইনপুট করতে হয় তা বিস্তারিত এর আগে যেটা দেখানো হয়েছিল সেটা শর্টকাট ভাবে এবার আজ দেখাবো বিস্তারিত ভাবে কিভাবে চারটা ইনপুট করতে হয় আজকে আমি এই চারটা ইনপুট করে দেখাবো চার ইনপুট করার পূর্বে আপনাকে অবশ্যই চারটা ভালো করে ফলো করতে হবে যে ডিজাইনারে চারটাতে কি কি বলছে তো এখানে আমাকে বলছে যে এখানে তিরাশি রিয়েল নিতে হবে আঠাশ ডট পনেরো কসেস চারশি মাল ছাপ্পান্ন কসেস দুই কসেস কিলো দুই ডিগ্রি মাইনাস পাঁচ বার পাঁচ কেড়া দিয়ে তারপরে দশ কসেস তারপরে একটা কেটে প্লাস হবে দুই বার ছয় কসেস করে তারপর আমাকে এক নিডলে সাইড হোল তারপর তিন কোচেস সতেরো নিডলে ফিনিশিং তারপর হাফ কোচেস করে নেক ডাউন আছে আবার চার চারবার এক নেল করে এক কাটা দিয়ে তারপর এক কসল দিয়ে মাল নামার শেষ টোটাল আবার এখানে বিরানব্বই বিরানব্বই কসেস তো বিরানব্বই কসেস তো দেখা যাক শুরুতে আমরা চারটা ইনপুট করি তো আমরা চারটা ইনপুট করতে হলে আমাদের সফটওয়্যারটা ওপেন করতে হবে তো আমরা সফটওয়্যারটা ওপেন করছি তো নতুন পেজ আমার চলে আসছে তো নতুন পেজ চলে আসছে এখানে আমার তো এখানে আমাকে নতুন পেজ আসার পরে আমাকে এক কাপ বিলে যাইতে হবে কাপ বিলে আসলাম কাপ বিলে আসার পরে এখান থেকে আমার এই চারটা ইনপুট করতে হবে তো চারটা আমার নিডেল বসাইতে হবে তারপরে প্রসেস বসাইতে হবে তো সেটা আমি কিভাবে বসাচ্ছি সেটা আপনারা ভালোভাবে দেখেন ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে আপনি চার ইনপুট করা নিয়ে কোনো সমস্যা থাকবে না বুঝতে পারবেন তো আরেকটা বিষয় যে আমার যেহেতু যে মেশিন আমি কম মেশিনের জন্য প্রোগ্রাম করব কম মেশিনের জন্য প্রোগ্রাম করতে হলে অবশ্যই আমাকে এখানে টিকছিল রাখতে হবে আর যদি রোলার মেশিন হয় ঠিক সিগন্যালটি উঠা দিতে হবে তো যেহেতু আমি কম মেশিনের জন্য প্রোগ্রাম করব সেক্ষেত্রে আমি এখানে স্টার্ট নিডেল আমার তিরাশি নিডেল চাচ্ছিল আমি তিরাশি নিডেল বসালাম তারপরে ভিভে বলছিল আমাকে পনেরো প্রসেস এবং পনেরো প্রসেস বসালাম হবে আবার টু বাই টু এবং রাউন্ড প্রসেস এই নেক এবার আমাকে কোসেস বসাতে হবে বডিতে রিপ বসানো হয়ে গেছে রিপ এখানে বসানো হয়েছে এবার বডির কোসেস বসাতে হবে আমাকে এখানে ছাপ্পান্ন কোসেস দেওয়ার পরে মাইনাস দুই নিডেল তো আমি ছাপ্পান্ন কসেস বসালাম ছাপ্পান্ন কসেস মাইনাস দুই একবার মাইনাস এখানে থ্রি এখানে থ্রি যে বসালাম এটা হয়তো অনেকে বিস্তারিত হয় বলেন আসলে জিনিসটা কি এখানে চাইছে আমার পাঁচ কাটা এখানে আমার চাইছে পাঁচ কাটা তাহলে পাঁচ কাটা মাইনাস আছে দুইটা আমি এখানে দুইটা মাইনাস করছি তাহলে দুইটা যেহেতু মাইনাস আমি নিডল বসাইছি তাহলে পাঁচ হইতে কত বাকি থাকে তিন তাহলে আমি এখানে তিন বসাই দিলাম তিন আর দুই পাঁচ এ হলো পাঁচ কাটা তো আমি তিন এখানে বসায় দিলাম তারপর আবার এখানে একবার টাইম দেওয়া এখানে একবার ছাপ্পান্ন বছর দিয়ে একবার দুই ডিটেল মাইনাস করবে একবার তারপর থাকে বাকি থাকে চারবার তাহলে এখানে দুই কোসেস দুই কোসেস মাইনাস দুই এখানে বসাবো আমি চারবার এখানে বসাবো পাঁচ কালা যেহেতু তিন তাহলে এখানে আমার ডাউন দেওয়া শেষ এবার দেবো আমি ডাউন দেওয়ার পর দশ কসেস এবার আমি এখানে দশ কসেস বসাবো এখানে দশ কসেস বসাইলাম দশ কসেস বসানোর পরে এখানে বলছে একটা প্লাস আমি এখানে একটা প্লাস এক টিল বসাই দিলাম তারপরে হলো ছয় কসেসে আরো একটা প্লাস তারপরে বলছে ছয় কসেস দিয়ে সাইডে এক নিডেল হোল এক নিডেল হোল দিলে আমাকে এখানে বসে পয়েন্ট দিতে হবে তারপরে বলছে তারপরে কি বলছে এখানে তিন কসেস সত্তর নিডেল ফিনিশিং মাঝখানে তারপর হাফ প্রসেস করে নেক ডাউন আছে চারটে একটা করে মাইনাস এক কাটা দিয়ে তো আমাকে এখানে তিন কসেস বসাইতে হবে যেহেতু আমার প্লাস করা শেষ এখানে আমার একবার একবারে বসালে পারি আমি এখানে তিন এখানে আছে হইল তিন টোটালে হলো ছয় প্রসেস তিনের জায়গায় আমি টোটালে ছয় বসায় দিলাম তাতে আমার কোনো সমস্যা নেই এখন দেখেন এটা কিন্তু আমার পার্ট হয়ে গেছে পার্টটা আমার এমন হবে ডাউন হয়ে গেছে প্লাস জিটো হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু আমার নেক ডাউনটা বসানো হয়নি নেক ডাউনটা আমি কিভাবে বসাবো এই নেক ডাউন বসাতে হলে আপনাকে এই এখানে আসতে হবে এখানে আসার পরে যেহেতু তিন কসেস দিয়ে সতেরো নীল ফিনিশিং সেখানে আমাকে এখানে তিন কসেস দিতে হবে আহ সতেরো নীল মাঝখানে মিডল ধরে আমাকে করতে হবে লোয়ার নিডেল দুই সাইডে আটটা আটটা ষোলোটা মাঝখানে একটা অফ এই হলো মাঝখানে এই হলো সতেরোটা তো একবারই করবে তারপর আমাকে হাফ প্রসেস দিয়ে একটা টাকার মাইনাস চারবার তারপরে এক প্রসেস হলো তিনটি ছয় পাঁচেস এখানে একটা কথা যেহেতু আমি এই পার্টটা আমি এখানে ডাবল ফিডারও করতে পারি এখানে ডাবল ফিডার যেহেতু মাত্র ছয় প্রসেস এর জন্য আমার ডাবল ফিডার প্রয়োজন নেই ডাবল ফিডার ছাড়াই মাল হবে তো ডাবল ফিডারের জন্য যেহেতু মাল হবে তো অবশ্যই সিঙ্গেল ফিডার যেহেতু সিঙ্গেল ফিডারে করবো সিঙ্গেল ফিডার করলে অবশ্যই এখানে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে টিক চিহ্ন না দিলে ডাবল ফিডার হবে টিক চিহ্ন দিলাম এখন আবার সিঙ্গেল ফিডার কাজ করবে আর এখানে অবশ্যই আমাকে ভি নেক অথবা রাউন্ড নেক সিলেক্ট করতে হবে ভি নেক সিলেক্ট করলাম আর এখানে আমি সাইজ বসাইলাম suppose M size M size size hole এক নিডল উপরে হোল দেবে দুইটা সাইজ হোল বোঝাতে মানে পাতটা চিনতে সুবিধা হয় আমি সাইজ হোল বসাই দিলাম এবার আমি এখানে ওকে থেকে ক্লিক করলাম অটোমেটিক ফিডার নিয়ে নেবে ফিডার আমি চাইলে চেঞ্জ করতে পারি কিন্তু এখন আমার পাঁচ নম্বর ফিডার সিলেক্ট করা আছে পাঁচ নম্বর ফিডার নিয়ে নিছে এবং এক নম্বর এক নম্বর পিলার ফিনিশিং এই হলো আমার পার্ট এই হলো আমার পার্ট এক নম্বর ফিডার এক নম্বর ফিডারতে সেট করা ফিনিশিং আর পাঁচ নম্বর ফিডার দিয়ে নাম করি এটা হলো আমার রাউন্ড এটা হলো আমার কাটা প্রসেস এটা হলো আমার স্টার্টিং প্রসেস এটা হলো আমার রাউন্ড প্রসেস তাহলে আমার টু বাই টু এলিরি এটা আমার ট্রান্সফার দুই নম্বর কোড বসানো ব্যবহার করা হয়েছে এখানে দুই নম্বর এবং এক নম্বর কোডের বৈশিষ্ট্য হলো এরা অটোমেটিক ট্রান্সফার করে নেয় নতুন করে কোনো ট্রান্সফার কোড ট্রান্সফারের কালার কোড বসাতে হয় না কোনো কোড ব্যবহার করা লাগে না এবারে যেমন ডাউন এক দুই তিন চার পাঁচটা ডাউন দুইটা করে মাইনাস করা হয়েছে পাঁচ কাটা দিয়ে এক দুই তিন চারে পাঁচ পাঁচ কাটা দিয়ে মাইনাস করা হয়েছে এই সাইডও তাই করা হয়েছে এখানে আবার বাহাত্তর নম্বর কোড এবং বাষট্টি নম্বর কোড ব্যবহার করা হয়েছে এই হলো বাষট্টি নম্বর কোডটা বসানো ব্যবহার করা হয়েছে এবং এই বাহাত্তর বাহাত্তর নম্বর কোডটা ব্যবহার করা হয়েছে এবার এদের দুটো প্লাস দুটো প্লাস করা হয়েছে এবং এই এক দুটো সাইড হোল সাইড হোল দেওয়া হয়েছে তারপরে যেমন নেক ডাউন এক দুই তিন সাইডে নেক ডাউন এটা নেক ডাউন দেওয়া হয়েছে যেহেতু আমার এক ফিডারে করা হয়েছে এই জন্য আমাকে লেফট সাইড আগে শেষ করে পরে রাইট সাইড নেক ডাউন দেওয়া হয়েছে তারপরে বলছিলাম যে সাইজ হোল দেওয়ার লেগে এই যে আমি সাইজ হোল দিছি আমি সাইজ গেছিলাম যেমন দুটো হোল বসে খেলাম হ্যাঁ, বসে গেছি এবার আমি বালদাম সেভ করব সেভ করতে হলে আমার ফাইলে যেতে হবে সেভ হয়ে যেতে হবে এবার ক্রিস্টাল দিলাম ছাপ্পান্ন ছাপ্পান্ন সিসিটি স্টাইল দিলাম হলো আমি এটা ব্যাক পার্ট ব্যাক পার্ট এবার আমি এখানে সেভ দিলাম গরম কম পেলে যাই ওকে দিলাম এবার আমি দেখতে পারবো পাটটা ওকে আসে হ্যাঁ বিস্তারিত ভাবে আমি দেখতে পারবো দেখবেন পাটটা এক নম্বর এবং পাঁচ নম্বর ফিডে ব্যবহার করা হয়েছে কিন্তু একটু সমস্যা রয়ে গেছে ওয়ার্ডটা গেছে ওয়ার্নিং দিয়েছে please check in row empty page এখানে একটা মেসেজ দেখছেন এখানে প্রোগ্রাম সমস্যা হলে অটোমেটিক এখানে মেসেজ দিয়ে দিবে আর যদি প্রোগ্রাম সঠিক হয় ঠিক হয় তবে এখানেই ওকে দেখাবে মেসেজ মানে দিবে না যেহেতু আমার এখন একটা সমস্যা দেখাচ্ছে তো সমস্যার সমাধানটা কিভাবে করতে হয় আপনারা দেখেন তো পার্টটা আমাকে ইন শেষ করা হয় নাই যার কারণে আমাকে এই যে বাইশ নাম্বার এখানে আমার ক্লিক করতে হবে আমি বাইশ নাম্বারে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন একটা জিনিস ফলো করেন এটা কিন্তু আমার কাটা প্রসেস পাটটা আমার কাটে ফেলাই দিয়েছি এখানে এই যে এখানে পর্যন্ত আমার ফিরত দাঁড়ানো যার কারণে পাটটা আমার কাটেনি এই জন্য আমার কি করতে হবে এই জায়গাটা আমাকে উঠায় দিতে হবে এটা আমি উঠাই দেব এই টুলসটা ব্যবহার করে এটা আমি এখানে উঠাই দিলাম দেওয়ার পরে এই বরাবরে আমি এক নম্বর ফিডার সিলেক্ট করলাম বরাবর এবার আমি এখানে ওকে দেব দেখি এবার কি হয় এবার এখন পার্সেন্ট ওকে দেখাবে দেখেন এখানে এখন পার্সেন্ট পাট্টা আমার ওটা আছে এখন আমার কোনো ঝামেলা নেই এখানে স্পিড বসানো হয়েছে এখানে টেনশন বসানো হয়েছে এখানে রোলার স্পিড সবকিছু এখানে বিস্তারিত দেওয়া আছে সবটা বিস্তারিত দেওয়া আছে দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট শূন্য এবং তেইশ নাম্বার টেনশন দেওয়া আছে এবার কিন্তু আমার পাটটা ওকে আমি চাইলে এখন আমার মেশিনে লোড দিতে পারি তবে এখানে আর একটা বিষয় সেটা হলো যে ডাউনটা এটা কিন্তু আমার অটো নিয়ে নিছে ডাউনটা এখানে আমার অটো সফটওয়্যার নিয়ে নিছে এই যে এই চাইলে এটা আমি আরো অন্যভাবে আমি এখানে প্যাকেজ বসাতে পারি প্যাকেজ করে করতে পারি এটা ভাঙাইতে পারি হ্যাঁ, তো ভিডিওটি যেহেতু লম্বা হয়ে যাচ্ছে তো যদি প্যাকেজ কিভাবে করতে হয় ভাঙ্গাইতে কিভাবে ভাঙ্গাইতে হয় ভাঙতে হয় কিভাবে ডাউন বলো এটা যদি এই ধরনের যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আমি পরবর্তীতে বিস্তারিতভাবে দেখাবো আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য আপনি যাতে আমার ভিডিও দেখে পুরোপুরি শিখতে পারেন এটাই হলো আমার উদ্দেশ্য আমি এই প্রোগ্রাম শেখার জন্য আমি অনেকের কাছে গেছি তারা বলছিল যে আমি প্রোগ্রাম শিখতে পারবো না সম্ভবই না অনেক কঠিন ব্যাপার আমি দেখি কোনো ব্যাপার না অনেক সহজ অনেক সহজ আর কিচ্ছু না আসলে মানুষের মন মন শুকনো দরকার শেখানোর তো এই জন্যই আমার এই উদ্দেশ্যে আমার মানে ভিডিও তৈরি করা যাতে আপনারা শিখতে পারেন কিছু কর্ম করে খাইতে পারেন আর আমি যেহেতু শুরু থেকে করতেছি বেসিক প্রোগ্রাম এটি আরো টেকনিক্যালি আরো অনেক অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম আস্তে আস্তে ওদিকে আগাবো শুরু থেকে আপনারা যেহেতু নতুন চ্যানেল শুরু থেকেই ভিডিও দেওয়া হচ্ছে বেসিক ভাবে তো যদি না বুঝে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন তো এবার আমরা পার্টটা দেখবো সিম্বলস করে যে আসলে কেমন হলো পার্টটা দেখতে কেমন এটা আমরা দেখবো দেখতে গেলে আমরা এখানে সিম্বল করবো ওকে দেখবো অগতে ক্লিক করলে এবার আমরা পার্টটা দেখতে পারবো আছে ডাউন দুই ডিল করে মাইনাস ডাউন পাঁচ কাটা দিয়ে তারপরে আসছে যে two by two rib two by two rib ঠিক আছে সব ঠিক আছে এখন আমি চাইলে মেশিনে লোড দিতে পারবো এটা তো আজকে এ পর্যন্তই অবশ্যই ধন্যবাদ আর আমার চ্যানেল অবশ্যই নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে যেন তাদেরও উপকার হয় ধন্যবাদ